নুন একটা হচ্ছে হরফে মোকাত্তাত আল্লাহ রব্বুল আলমিন এইসব লেটার দিয়ে আরবি বর্ণ দিয়ে সোরা শুরু করেন এগুলার অর্থ মহান রব্বুল আলমিনের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রয়েছে অবস্থায় বলুন সুবাহান এরপরে আল্লাহবাক বলেন ওয়াল কালামি শপথ কলমের আল্লাহ রাবুল আলমিন কোন কলমের শপথ খেলেন মুফাসসিরিন একরাম বলেন আল্লাহ রাবুল আলমিন যেই কলমের শপথ খেয়েছেন হতে পারে সেই কলম যে কলম দিয়ে আমরা লিখি আপনি আপনার ছেলে আপনার মেয়ে যারা যে কলম দিয়ে লেখে আল্লাহ রব্বুল আলমিন সেই কলমের শপথ খেয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ অতএব এই কলমের দাম কম না বেশি হতে পারে একটা কলমের দাম পাঁচ টাকা কিন্তু কলম যদি পাঁচ টাকাও হয় আল্লাহ রব্বুল আলমিন সেই কলমের শপথ খেয়েছেন তার মানে হলো এই কলমের জ্ঞান এই কলমের থেকে যে জ্ঞান বের হয় মানুষের যে চিন্তা বের হয় তার দাম অনেক বেশি আল্লাহ রাবুল আলমিন কলমকে মর্যাদা দিয়েছেন মুফাসসিরিন একরাম বলেন হতে পারে আল্লাহ রব্বুল আলমিন যেই কলমের কসম সেটি সেই কলম যেই কলম মানুষের ভাগ্যলিপি করেন মানুষের ভাগ্য লিখেন আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম কলম বানালেন আল্লাহ রব্বুল আলমিন কুদরতিভাবে কলম বানিয়ে কলমকে বলেন হে কলম তুমি লিখো কলম আল্লাহকে জিজ্ঞেস করে ইয়া আল্লাহ আমাকে আপনি বানিয়েছেন আমি এখন কি লিখব আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কোটি কোটি মানব জাতি সৃষ্টি করব তাদের ভাগ্য তুমি সুন্দর করে তারা পৃথিবীটা আসার পূর্বে তুমি লিখে ফেলো মানুষ পৃথিবীতে আসার আগে যেই কলম মানুষের ভাগ্য লিখে ফেলেছে আল্লাহ রব্বুল আলমিন ওই কলমের শপথ খাচ্ছেন ওয়াল শপথ কলমের আর এই কলম দিয়ে যা লেখা হয় কলম দিয়ে যা লেখা হয় তার শপথ মা রব্বিকা বিমাজনুন আমার নবীজি পৃথিবীতে যখন আগমন করেছিলেন আমার নবী নবুয় পাওয়ার পূর্বেও একজন সহজ সরল ভদ্র বালক হিসাবে মক্ষার ভিতরে স্বীকৃতি পেয়েছিলেন এবং যুবক অবস্থায় বিশ্বস্ততার কারণে আল আমিন উপাধি পেয়েছেন যাকে সবাই আল আমিন বলে ডাকত এবং তার কাছে মা খাদিজা সম্পদ আমানত রেখে বিশ্বস্ততার সম্পূর্ণ আলামত পেয়ে মা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালাহা নবীজিকে স্বামী হিসাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তাব করেছিলেন জোর বলুন সুবাহান নবী আমার চল্লিশ বছর বয়সে যখন নবোধ প্রাপ্ত হলেন যখন মানুষের দ্বারে দ্বারে তাওহিদের বাণী তাওহিদের দাওয়াত কালিমার দাওয়াত যখন দিতে লাগলেন আমার নবীকে মক্কার অভিজাত ফ্যামিলির কাফেরেরা আমার নবীকে পাগল বলতে শুরু করলাম আমার নবীকে উম্মাদ বলতে শুরু করলাম আল্লাহ রব্বুল আলমিন কলম এবং কলম দিয়ে যা লেখা হয় তার শপথ করে বলেন হাবিব আপনি দাওয়াত দিতে থাকুন মানুষ আপনাকে পাগল বলে আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আয়াত নাজিল করে বলে দিলাম আপনার পালন অনুগ্রহে আপনি উম্মাদ নন আপনি পাগল নন আমি আল্লাহ বলে দিলাম আপনি কোনো পাগল নন আপনি তো আমার প্রেরিত রাসুল আপনি তো বিশ্ববাসীর জন্য রহমত ইন্নাকা সেরতিম সিরাতিম মুস্তাকিম সুরা তুলিয়াসিন আল্লাহ বলেন আপনি সহজ সরল সঠিক পথে আছেন আপনি কোনো পাগল নন মা আন্তা বিনিয়ামাতে রব্বিকা বিমাজনুন মাজনুন শব্দের অর্থ পাগল আল্লাহ বলেন আপনি কোনো পাগল নন আমার তাওহিদের প্রচার করতে গিয়ে যে কষ্ট স্বীকার করছেন আপনাকে সবাই পাগল বলছে এই জন্য আমি আপনার জন্য অশেষ পুরস্কার রেখেছি আল্লাহ পরের আয়াতে বলেন ওয়া ইন্নালাকা লাআজরুন গায়রা মামনুন আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য অবশ্যই অশেষ পুরস্কার রেখেছি প্রতিদান রেখেছি আওয়াজ দিয়ে বলুন সুবাহান আপনি যারা কষ্ট করে দিন প্রচার করেন কালিমার প্রচার করেন এই জন্য আমি আপনার জন্য অশেষ পুরস্কার রেখেছি ওয়াইনালাকালা আজরান গাইরাম আমনুন চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবার মক্কার কাফেরাম আস্তে আস্তে আমার নবীর চরিত্রে হাত দিল আমার নবীর নামে বিভিন্ন কুৎসা রটনা করতে লাগলো এবার আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আয়াত নাজিল করে আমার নবীর জন্য প্রশংসাপত্র দিলেন আল্লাহ বলেন নিশ্চয় আপনি সর্ব উৎকৃষ্ট উত্তম চরিত্রের অধিকারী আপনার চরিত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র আপনার চরিত্রের উপরে কোনো চরিত্র হতে পারে না আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন এবার চ্যালেঞ্জ করে বলেন অতএব আপনি অচিরেই দেখবেন এবং তারাও দেখবে আল্লাহ বলে দিলেন বি আই কোমল তোমাদের মধ্যে কে পাগল তোমাদের মধ্যে কে উম্মাদ সেটা আপনিও দেখবেন বিশ্ববাসী দেখবে আপনি নাকি পাগল যারা আপনাকে পাগল বলে না তারা পাগল এটা প্রমাণিত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের এই চ্যালেঞ্জ মানুষ দেখেছে আমার নবীর পৃথিবী থেকে ইহকাল ত্যাগ করার আগে আগে মক্কা মদিনার সমস্ত মানুষ আমার নবীর সত্যকে গ্রহণ করেছিল প্রমাণিত হয়েছিল আমার নবী ইন্না কালা আলা হলুকিন আজিম উত্তম চরিত্রের উপরে ছিল আর যারা আমার নবীজিকে পাগল বলেছিল তারাই আমার নবীর আদর্শ গ্রহণ করে ফেলেছে আল্লাহ রব্বুল আলমিন এবার বলে দিলেন ইন্না রব্বাকা হুয়া আলামু নিশ্চয় আপনার পালন কর্তা আপনার প্রভু জানেন কে তার প্রত্যেকে বিচ্ছিত হয়ে গেছে ওহু আলামুবিল মোহতেদিন যারা হেদায়ত প্রাপ্ত তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন সম্যক জ্ঞান রাখেন জোর বলুন সুবাহান ফেলাম তুতে অতএব আপনি মৃত্যুকদের আপনি কখনো অনুসরণ করবেন না ওয়াদ্দু তারা চাই লাউতদিহীনু যদি আপনি তাদের ব্যাপারে নম্র হন ফায়ুদিহীনুন তারাও আপনার ব্যাপারে নম্র হয়ে যাবে আপনার তাওহিদের উপর আপনি অটল থাকবেন আপনার দিন আপনি প্রচার করতে থাকবেন আমি আল্লাহ রব্বুল আলমিন যে বাণী আপনার উপরে নাজিল করেছি সেটা কারো খারাপ লাগো সেটা আমার কিছু আসে যায় না আপনি আমার বাণীকে মানুষের কাছে আপনি পৌঁছে দেন জোর বলুন সুবাহান মাহিন এবং আপনি অনুসরণ করবেন না যারা বেশি বেশি কসম খায় যারা কথায় কথায় কসম খায় তাদের অনুসরণ আপনি করবেন না বেশি বেশি কসম হওয়া এটা একটা মিথ্যা বলার বড় আলামত ঠিক কিনা বলুন যারা মৃত্যু তারা বেশি কি করে নিজের মিথ্যাকে মানুষের কাছে সত্য বলে প্রচার করার জন্য বেশি বেশি কসম খায় ওয়ালা তোতে কুল্লা হাল্লাফিন যারা বেশি বেশি কসম খায় বেশি বেশি কসম করে আপনি তাদের অনুসরণ করবেন না আল্লাহ বলে দিলেন মাহিন আর যারা সমাজের মধ্যে লাঞ্ছিত আছেন যারা সমাজের মধ্যে হীনমন্যতায় ভুগে আপনি তাদের অনুসরণ করবেন না হাম্মাজিন যারা পচ্ছাতে নিন্দা করে পর নিন্দা করে বেড়ায় আপনি তাদেরকেও অনুসরণ করবেন না যারা পর নিন্দা করে তারা ভালো মানুষ নয় যারা পর নিন্দা করে মানুষের শুধু দোষগুলো খুঁজে খুঁজে মানুষের ধারে ধারে গিয়ে বর্ণনা করে আপনি তাদের থেকে দূরে থাকবেন তাদের অনুসরণ আপনি করবেন না আল্লাহ বলে দিলেন মাসা এবং যারা একে অপরের কথা অন্যের কাছে লাগিয়ে ঝগড়া লাগাই দেন আছে কি নাই একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিয়ে ঝগড়া লাগাই আপনি তাদের অনুসরণ করবেন না আল্লাহ বলেন মান্না খয়রি আর যারা কল্যাণের কাজে বাঁধা দেয় ভালো কাজে বাঁধা দেয় মান্না ইল্লিল খয়রি তাদের অবস্থা হল অতুল্লিন তারা কঠোর স্বভাবের লোক যারা কঠোর স্বভাবের লোক তারা সবসময় ভালো কাজে বাধা সৃষ্টি করে তদুপরি তারা হলো পিত্র পরিচয়হীন জারজ সন্তান তাফসিরের ভিতরে এর ব্যাখ্যাই লেখেন আমার নবীর যুগে একজন কাফের ছিল তার নাম হচ্ছে ওলিদ বিনে মুগিরা ওলিদ বিনে মুগিরা সেই সর্বদা আমার নবীকে কষ্ট দিত দিনের কাজে বাধা সৃষ্টি করত আমার নবীর নামে সেই চকল করে করত নবীর দোষগোলা খুঁজে খুঁজে মানুষের ঘরে গিরে বলে বেড়াত এই অলিদ বিন মগিরা সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলেন অলিদ বিন মুগিরা তুমি আমার হাবিবের নামে তুমি উৎসাদনা করো আমার নবী দোষ বর্ণনা করো তোমার তো জন্মের মানে ঠিক নাই জোরে বলুন না নওয়াজবিল্লা আরে বলি তোমার জন্ম ঠিক নাই এই জন্য তুমি নবীর দোষ বর্ণনা করো যদি তোমার জন্ম ঠিক থাকতো আমার নবীকে তুমি ঠিকভাবে চিনতে পারতে তখন সবাই গবেষণা করে দেখলো বলির বিন মুগির আর আসলে তার জন্মে সমস্যা রয়েছে তার জন্মে কি রয়েছে সমস্যা রয়েছে বাইর আমার বন্ধুরা আমার এই জন্য আমার রসুলেরকে ভালোবাসা রসুলকে আনুগত্য করা এটা হচ্ছে সুন্দর জন্মের পরিচয় ঠিক কিনা বলুন এটা কোরআন কোরআনের বাসা থেকে বললাম